আজকে আমরা কিভাবে অনলাইনে অনলাইনে বেতন বিল সাবমিশন করতে হয় সাবমিশনের জন্য রেজিস্ট্রেশন করতে হয় এবং কিভাবে লগ ইন করতে হয় এবং যদি লগ ইন করতে গিয়ে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যাই তাহলে সেগুলো কিভাবে উদ্ধার করতে হয় সেই জিনিসটা দেখব তো প্রথমে আমরা গুগলে যে আইবাস প্লাস প্লাসে ঢুকে যাব গুগলে লিখবো আইবাস প্লাস প্লাস ibus plus plus এ ঢুকে আমরা লগইন ইন টু ibus plus plus অ্যাড্রেসে ঢুকবো ঢুকলে আমাদের ইউজার আইডি লগ ইন টু আইবাস প্লাস প্লাস ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে যাবে যদি আমাদের রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ডের ভিতরে যাব আর যদি রেজিস্টার করা না থাকে নতুন হয় নতুন করে রেজিস্ট্রেশন করতে হয় তাহলে আমরা এই জাস্ট রেজিস্টার ইউর সেলফ এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এখানে কিছু তথ্য চাইবে আমরা কি ইউজার আইডি দিতে চাচ্ছি সেইটা আমাদের লিখে দিতে হবে e e এরকম যদি এখানে ইউজার আইডি not available মানে এটা আমি পাবো না তাহলে এটা আমাদের অন্য কিছু নিতে হবে দেখি কি আসে নাই শহীদ দুই হাজার উনিশ নাই কিনা এটাও কেউ নিয়েছে শহীদ উনিশশো চুরাশি দিই একটু ব্যাক দিয়ে আসি আগেই যদি কেউ ইউজার আইডি নিয়ে নেয় তাহলে আর সেই ইউজার আইডি এখানে পাওয়া যাবে না তাহলে অন্য একটা দিতে হবে আর কি আমরা নামের সঙ্গে এইটা নিচ্ছে এই নট অ্যাভেলেবেল এটাও নিচ্ছে না তাহলে উনিশশো চুরাশি এগারো দিই হ্যাঁ এটা ঠিক আছে এটা নিচ্ছে এরকম যখন নেবে তখন এরকম লিখে আসবে নেম ইজ অ্যাভেলেবেল এরপরে আমরা ন্যাশনাল আইডিটা দিব মানে যার যে ন্যাশনাল আইডি ন্যাশনাল আইডি নাম্বারটা দিব টু ফোর নাইন জিরো টু জিরো ওয়ান থ্রি সেভেন সেভেন তারপর আমরা মোবাইল নাম্বার দিব জিরো তারপরে আমরা ইমেল অ্যাড্রেস দিব ইমেল অ্যাড্রেস লাগবে ইমেল অ্যাড্রেস দিলে ভালো হয় না দিলেও চলে যার যে অ্যাড্রেস আর কি সেটা আমরা দিব জিমেল ডট কম এই ক্যাপচাটা আমাদের পূরণ করতে হবে এই ক্যাপচাটা পূরণ করে ডাব্লু পিপি সেভেন টু রেজিস্টারে ক্লিক করলে এটা রেজিস্টার হয়ে যাবে মানে রেজিস্টারে ক্লিক না করলাম না তারপরে আমরা দেখব যে যদি আমরা এখন আমরা লগ ইন করবো কিভাবে এটা দেখব তাহলে আমার আইডি আমার আইডি দিয়ে ঢুকে পড়ে গেছে missing period পাসওয়ার্ড দিব আমরা তার যে পাসওয়ার্ড ওই ক্যাপচাটা দেব এইট টু সিক্স সেভেন সিক্স সেভেন eight two six seven D. দিয়ে আমরা লগ ইন authentication failed user id password একটা ভুল হয়েছে এসে এসে এসে পাসওয়ার্ড পাসওয়ার্ড মনে হয় ভুল আবার দিয়ে দেখি পরে হচ্ছে সিক্স থ্রি এটা মনে হচ্ছে এইট না এস এস আর এক্স এস আর এক্স দেখি নাই কিনা বেড়া হ্যাঁ ঠিক আছে এই বাজেট আমরা বাজেট প্রিপারেশন না আমরা জাস্ট বাজেট এক্সিকিউশনে ঢুকবো এইখানে ঢোকার পরে আমরা মান্থলি বিল এখানে কয়েকটা আইকন আছে এই অনলাইন বিল পে বিল সাবমিশন অনলাইন ফেস্টিভ্যাল বিল সাবমিশন আর রিপোর্ট এই আমরা প্রতি মাসেই যে বিল দাখিল করবো তাহলে আমরা এই অনলাইন বিল সাবমিশনে যাব অনলাইন বিল সাবমিশনে যে আমরা এখানে সিলেক্ট করে দিব অর্থ বছর সিলেক্ট করে দিব মান্থ এখানে আমি বিল সাবমিট করেছি এই জন্য মান্থ দেখা যাচ্ছে না বিল সাবমিট না করলে এখানে মান্থটা দেখা যাবে এই তারপরে অডিট নাম্বার আর রেজিস্টার নাম্বার দেওয়ার পরে আমরা গোতে দিব গো গোতে দিলে এই বিলটা সাবমিশন হয়ে যাবে আচ্ছা এরপরে বিল সাবমিশন করার পর আমাদের রিপোর্ট জেনারেটের প্রয়োজন হয় এই অনলাইন রিপোর্ট এই রিপোর্টের ক্ষেত্রে আমাদের এই গুগল ক্রম ব্রাউজার ইউজ করা ভালো অন্য ব্রাউজারে গেলে এটা রিপোর্টটা পেতে ইয়ে হয় আমরা রিপোর্টে ক্লিক করলাম ইজ ওয়েট রিকোয়েস্ট ইজ প্রগ্রেস প্রগ্রেস ওকে একটু ওয়েট করি আচ্ছা এরকম ইউনিট চলে আসবে এখানে আমরা মান মান সিলেক্ট করে দিব কি কি চাচ্ছি আমি ডিটেলস অফ মাই অনলাইন পে বিল জিপিএফ অ্যাকাউন্ট জিপিএফ সাব এগুলো এখনো আপডেট হয় নাই আমরা অনলাইন পে বিল মান্থ বছর হচ্ছে সিলেক্ট করে দিব উনিশ বিশ এবং এখান থেকে আমার গত মাসের স্যালারি স্টেটমেন্ট হলো হ্যাঁ এটা এখানে আমরা বাংলা ইংরেজি সিলেক্ট করে দিতে হবে রান রিপোর্টে ক্লিক করলেই আমাদের রিপোর্টটা চলে আসবে এই বিল চলে আসলো কত টাকা টোটাল বিল এটা এইখানে জাস্ট আমরা ডাউনলোড দিব ডাউনলোড দিয়ে ফাইল সেভ করার লোকেশন চাচ্ছি লোকেশনটা ঠিক করে দিব দিলেই ডাউনলোড হবে এরপর আমরা প্রিন্ট করে এভাবে অনলাইনে বিল সাবমিশন করা যায় আর যদি এরপরে যদি আমরা পাসওয়ার্ড এবং ইউজার আইডি ভুলে যাই তাহলে কি করতে হবে লগ আউট করে যাই আমি এখান থেকে আচ্ছা পাসওয়ার্ড ইউজার আইডি পাসওয়ার্ড যদি ভুলে যাই আমরা জাস্ট এই নিচে কোনো ফরগেট পাসওয়ার্ড ক্লিক করব ক্লিক করে আমরা পাসওয়ার্ড ভুলে গেছি তাহলে লগ ইন আইডিটা দিয়ে দিলাম এস ক্যাপসাটা দিয়ে দিই এই সরি এই সেস থ্রি কে সিক্স সেন্ড ভেরিফিকেশন নাম্বার মোবাইলে এস এম এস চলে যাবে হ্যাঁ মোবাইলে এস এম এস এসে গেছে আমি দেখতে শব্দ পাচ্ছি এই মোবাইলের এস এম এসটা ওপেন করে দেখি পাঠাইছে 这个是这个。 এখানে আমরা আমাদের মোবাইলে একটা ভ্যালিডেশন কোড দিয়েছে এবং আমরা এখানে নতুন কোড বসাচ্ছি যে কোডগুলোর ক্ষেত্রে কিছু নির্দেশনা আসতেছে যে আপার কেস এবং লোয়ার কেস থাকবে যাতে একটা বড় হাতের অক্ষর এবং একটা ছোট হাতের অক্ষর থাকবে সেগুলো আমরা এই কথাটা এখানে বলা হয়েছে আমরা পাসওয়ার্ডটা যখন নির্ধারণ করবো তখন একটা বড় হাতের অক্ষর দেবো একটা ছোট হাতের অক্ষর দেবো মাঝখানে আমরা মিনিমাম সিক্স লেটার হতে হবে সে কথাটাও এখানে বলা হচ্ছে এইভাবে আমরা পাসওয়ার্ডটা দিলে এটা এখান থেকেই সিলেক্ট হয়ে যাবে আচ্ছা এরপরে যদি আমরা ইউজার আইডি ইউজার আইডি যদি বলে যাই তাহলে আমাদের রেজিস্টার্ড সরি একটু দ্রুত চলে গেছে যদি আমি ইউজার আইডি ভুলে যাই তাহলে কি করব তাহলে আমার এই ফরগেট ফরগেট ইউজার আইডিতে ক্লিক করব করলে আমার মোবাইল নাম্বার চলে এবং এখানে ক্যাপচাটা আমরা টাইপ করে দিব সি সেন্ড ইউজার আইডি এইখানে ইউজার আইডি আমার মোবাইলে সেন্ড করে দিয়ে আমার ইউজার আইডি বলে দিয়েছে তখন আমাদের মোবাইলে ইউজার আইডি সেন্ড করার পরে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার এভাবে আমরা অনলাইনে বিল সাবমিশন তারপর রেজিস্ট্রেশন লগ ইন এবং বিল দেখি যদি আমরা পাসওয়ার্ড ভুলে যাই বা ইউজার আইডি ভুলে যাই এভাবে আমরা উদ্ধার করতে পারি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ ইউজ দ্য নাম্বার অ্যাজ দ্য কি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে ভ্যালিডেশন একটা কোড দিয়েছে three five zero six nine zero এই ভ্যালু